سبحان الله الحمد لله لا إله إلا الله والله أكبر পীরগঞ্জবাসী কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কিন্তু আপনাদের আওয়াজ তো আমার পছন্দ হলো না ভাই সবাই কেমন আছেন মাশা আল্লাহ আজকের এই প্রোগ্রাম দিনে হয়েছে আপনারা কি নারাজ না খুশি সকলে এই জন্যই পড়েন আলহামদুলিল্লাহ একটা সময় বাংলাদেশের ট্রেন্ড এরকম ছিল যে ওয়াজ হতে হবে রাত দুইটা তিনটা পর্যন্ত ফজরের নামাজ হোক কিংবা না হোক ডাজ ম্যাটার এরকম ছিল কি ছিল না বাংলাদেশটা পরিবর্তন হতে শুরু করেছে এখন মানুষ শুধুমাত্র রাতের বেলা নয় দুপুরে এই খরা রোদেও তাফসির প্রোগ্রামে ছুটে এসেছে এটা প্রমাণ করে যে বাংলাদেশের মানুষরা দিন শেষে ইসলামকে ভালোবাসে কোরআনকে ভালোবাসে আর যে দেশের মানুষ কোরআনকে এত বেশি ভালোবাসে তাফসিরকে এত বেশি ভালোবাসে মাহফিলকে এত বেশি ভালোবাসে এদেশে কিছু থাক আর না থাক ইসলাম ছিল আছে থাকবে কারো কি সাধ্য আছে ইসলামকে নিশ্চিন্ন করে দেওয়ার যারাই নিশ্চিন্ন করতে চেয়েছে আজ অবধি তারা কেউ কি পেরেছে যারা ইসলামকে আজকে দমিয়ে দিতে চান মাটির নিচে দমিয়ে ফেলতে চান তাদের সকলের উচিত ফেরাউন এবং নমরুদ থেকে শিক্ষা গ্রহণ করা ফেরাউন আর নমরুদ যেমন ইসলামকে নিশ্চিন্ন করতে গিয়ে তার চোদ্দ গোষ্ঠীর বংশ হয়ে গিয়েছে আজও যারা ইসলামকে নিশ্চিন্ন করতে চান তাদের চোদ্দ গোষ্ঠীর বংশ হয়ে যাবে ইসলাম ছিল আছে থাকবে আল্লাহ যেন আমাদের এই জনস্রোতকে ইসলামের জন্য কবুল করে নেয় আল্লাহ যেন সবাইকে ইসলামের জন্য কবুল করে নেয় মার্শাল্লাহ আজকের এই প্রোগ্রামটি প্রিয় ভাইরা তুলারাম মজিদপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত এক বিশাল তফসিরুল কোরআন মাহফিল আজকের এই প্রোগ্রামে বসতে পেরে আমরা আগেই ফর্মালি আল্লাহ তালাকে থ্যাংকস জানাই যে আল্লাহ তালা আমাদের সবাইকে দুনিয়ার সমস্ত কাজ থেকে অবসর করে আল্লাহর এই কোরআনের মাহফিলে বসার সুযোগ দিয়েছেন আমরা সকলেই সুক্রিয়াতান উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়ের আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ সর্বোপরি দুরুদ এবং সালাম সঈদুল কাউনাইন সঈদুল মুরসালিন বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের উপরে আসলে আমি যখন প্রোগ্রামে আসছিলাম ভাবছিলাম যে দিনের বেলা মাহফিল দুপুরের পরে মানুষ হবে কি হবে না কারণ সবাই কর্মজীবী মানুষ হয় অনেকে খেটে খায় দিনে আনে দিনে খায় অনেক ছাত্রদের এইচএসসি এক্সাম চলছে তো মার্শাল্লাহ সব শেষে তারা সব কিছু বাদ দিয়ে তাফসির প্রোগ্রামে ছুটে এসেছে আল্লাহ যেন এই ছুটে আসাকে আল্লাহর সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নেয় সকলে বর্ণা আমের তোমাদের এইচএসসি এক্সাম কার কার চলে যুবক ভাইরা এদিকে আছে নাকি মার্শাল্লাহ এই সবার পরীক্ষা শেষ পরীক্ষা শেষ করে চলে আসছেন আপনারা মার্শাল্লাহ এদের সবাইকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করুন পড়া আমের প্লেকার্ডে কী লেখা ভাই ও তুমি নিয়ে আসছো পরীক্ষা দিয়ে আসছো দলিল হিসেবে তাই না আচ্ছা মার্শাল্লাহ আমি দেখলাম অনেকে কমেন্ট করছে যে হুজুর I am really sorry I can go because I have H is exam today অনেকে লেখছে আমার কমেন্টে তো মার্শাল্লাহ আসতে পারে নাই কিন্তু ভেতরে তাফসিরের জন্য একটা ভালোবাসা আসনা নাই কোরআনের জন্য একটা ভালোবাসা আস না নাই আল্লাহ এই ভালোবাসাকে তুমি কবুল করে নাও আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে একটি কিতাব থেকে কথা শুনব কিতাবটার নাম কি পীরগঞ্জের মানুষের আওয়াজ কম কেন ভাই কিতাবটার নাম কি ডানের মানুষরা বলেন না কিতাবটার নাম কি এ কোরআনে কোনো সন্দেহ আছে কোনো সংশয় আছে সন্দেহের লেশ মাত্র আছে Dalikal Kitab La Raybafi. This is the book, the most authentic and original and reliable book in the world whereof there is no doubt in it a guidance to those who are muttaqin. It এটা এমন একটা বই যে বইয়ে কোনো সন্দেহ নাই সন্দেহের লেশ মাত্র নাই মুত্তাকিদের জন্য বইটাকে হেদায়াত স্বরূপ পাঠিয়ে দিয়েছে একজন তিনি কে আল্লাহ বলছেন নবী কিতাবুন أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور নবী আপনার কিতাবটা কেন দিয়েছে জানেন এই কিতাবটা আপনার উপরে নাজিল করেছে এই জন্য যাতে করে আপনি অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাবার পারেন অর্থাৎ জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানাবার জন্য কোরআন এসেছে সুবান আল্লাহ পড়ে এই কোরআন আমরা পড়তে চাই না আজকালকার যুবকরা সব পারে ইংলিশ পারে বাংলা পারে ম্যাথ পারে টেকনোলজি বোঝে সায়েন্স বোঝে ফেসবুক বোঝে হোয়াটসঅ্যাপ বোঝে কোরআনের অর্থ বোঝে না আসতে বললেন কেন ভাই এটা জোরে বলেন ঠিক কিনা এরকম যুবক বাংলাদেশে নাই আছে না নাই আজকে আমরা নিয়ত করি যে হুজুর মৃত্যুর আগ পর্যন্ত যতদিন হায়াত আছে কোরআনটা বুঝে চলবো মেনে চলবো ইনশা আপনাদের এই পীরগঞ্জ তো মনে হয় রংপুরের মধ্যে পড়ে তাই না আর পীরগঞ্জে আমার লাইফের ক্যারিয়ারের আজকের ফার্স্ট টাইম এসেছি আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রাম ডিপেন্ড করবে যে আগামীতে আসা যাবে কি যাবে না মানে আপনারা যদি ভালোবাসেন কথাবার্তা শোনেন তাহলে বুঝবো যে না পীরগঞ্জের মানুষ আসলেই কোরআন প্রেমিক মানুষ শেষ পর্যন্ত সকলে শুনবেন তো ইনশাআল্লাহ তবে একটা কথা আগেই বলে রাখি ওয়াজ কিন্তু যুবকদেরকে নিয়ে হবে কথা ঠিক কিনা বলো যুবকরা হবে তো ইনশাআল্লাহ আমার প্রোগ্রামে আমি যখনই চোখ দিয়ে তাকাই মুরব্বী হাতে করা চার পাঁচটা সব যুবক আর যুবক তো মার্শাল্লাহ মুরব্বীরা যারা এসেছেন তারা সবাইকে নেক হায়াত দান করুক পড়না মা বোনদের কি জায়গা আছে ভাই কোন পাশে আছে ওই পাশে আছে প্রজেক্টরও আছে সর্বনাশ আল্লাহ মা বোনদেরকে ইসলামের জন্য কবুল করে নেই মা বোনদের চরিত্রকে আল্লাহ তালা খাদিজার মতো চরিত্র বানাই দিক পড়না মা বন্ধুকে দু একটা কথা বলি বোনেরা শোনেন আজকে বেশিরভাগ মেয়েরা খাদিজার চরিত্রে চরিত্রবান না হয়ে পরিমনির চরিত্রে চরিত্রবান হচ্ছে রাস্তাঘাটে যখন বের হয় আহ আগেই পড়েন নওয়াজবিল্লা একটা জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে বের হয় তো ভাই আমরা তো আল্লাহ না ভাই আমরা কি আসলে আল্লাহওয়ালা নাকি এ ডেঞ্জারাস সব যুবকগুলো ডেঞ্জারাস এগুলো কঠিন ড্যাঞ্জারাস এরা যখন তাকায় যে রাস্তায় একটা মেয়ে আসছে বোরকা নাই হিজাব নাই জিন্সের প্যান্ট আর টি শার্ট নিজেও দেখে বন্ধুকে বন্ধু দেখ দেখ দেখ দেখ দেখ ঠিক কিনা বলেন আর যেই মেয়েটা জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে বের হয়েছে নিজের চরিত্রে কোনো খবর কিন্তু নাই সে কয়ে দেখ লুচ্চা লুচ্চা কেমনে তাকায় দেখ দেখ দেখ দেখ দেখ বোন রে আগে নিজেকে শুধরায় নেন গোটা বাংলাদেশ শুধরে যাবে firstly you have to correct your character নিজে শুধরে যান গোটা বাংলাদেশ শুধরে যাবে আল্লাহ বোনদেরকে হেদায়াত দান করুক পড়া আমিন বোনদেরকে বলতেছি বোনেরা জীবনে যদি ভালো স্বামী পেতে চান বোরকাওয়ালি হয়ে যান হিজাবি হয়ে যান আপনাকে পাঁচ অক্ত নামাজে সাওয়াল খুঁজতে হবে না ছেলে এসেই বলবে আয়াম হাজির কথা ঠিক কিনা বলেন বোনদেরকে আল্লাহ তালা পাঁচক্ত নামাজ এবং পর্দানিসীন বানায় দিক সকলে প্রণামের যুবক ভাইরা কেমন আছেন আপনারা সবাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা কি আমাকে ফার্স্ট টাইম দেখছেন নাকি আজকে ভাই আমিও ফার্স্ট টাইম দেখতেছি আজকে তো আজকে আমরা শেষ পর্যন্ত শুনে বাসায় যাবো ইনশা এই যুবক তোমাদের বউটু নাই কার কার দেখি হাত তুলো তো আল্লাহ তুমি সবাইকে দিনদার নেককার বউ দিও আমিন যে কয় না একটা বউ পাবে না দাদা আল্লাহ কবুল করে নিও যদি ভালো বউ পেতে চাও তা কুয়া রাখার দরকারটা আসনা নাই পাঁচ অক্ত নামাজ পড়ার দরকারটা আসনা নাই আল্লাহ যুবকদেরকে পাঁচ অক্ত নামাজের যুবক হিসেবে কবুল করে নিন যুবক তুমি যদি পরিবর্তন হয়ে যাও গোটা বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে তুমি যদি পরিবর্তন হয়ে যাও সমাজটা পরিবর্তন হয়ে যাবে তুমি যদি পরিবর্তন হয়ে যাও গোটা বাংলাদেশের সুদ আর ঘুষ থাকবে না আল্লাহ যুবকদেরকে সেই ইমানই শক্তি দান করুক প্রণামের আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে একটি সুরা জাস্টিফাই করেছি আমরা এটাকে যাচাই বাছাই করেছি বলার জন্য আজকে আমরা এই সুরার থেকেই তাফসির শুনবো সুরাটার নাম হচ্ছে সুরতুসার সুরাটার নাম কি শাহ শার্হ মানে হচ্ছে ব্যাখ্যা এক্সপ্লেনেশন এই সুরার ভিতরে আল্লাহ তালা ইসলামটাকে এত সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার সুন্দর করে বলে দিয়েছেন যে ইসলামটা মানুষের সামনে সুস্পষ্ট সূর্যের কিরণের মতো জল জলে উজ্জ্বল হয়ে গিয়েছে সুমান আল্লাহ আজকে আমরা এই সুরার থেকে কিছু কথা শুনে বাসায় ফিরে যাব ইনশা আল্লাহ প্রত্যেকটা সুরার ভেতরে দুটি চ্যাপ্টার থাকে আপনারা সবাই জানেন এক নাম্বার মাক্কি চ্যাপ্টার নাম্বার টু চ্যাপ্টারটা কি মাদানি এই সুরাটা আল্লাহ তালা মাক্কি চ্যাপ্টারে নাজিল করেছেন এটা হচ্ছে মাক্কি সুরা সুরাটার নাম কি মক্কা এবং মদিনায় যাইতে মন চায় সবার চায় না মুরব্বীরা কিন্তু কন্যায় চায় না মন আল্লাহ সবাইকে যুবক মুরব্বী সবাইকে মাদিনায় যাওয়ার তৌফিক দান করে আমি গত হয়তো তিন চার মাস আগে গিয়েছিলাম that was my first time in my life আমি কখনো যাই নাই তো যখন আমি মদিনায় নবীজির রওজার সামনে মকবরার সামনে দাঁড়ালাম আর যখন তাকালাম নবীজির রওজার দিকে আমার হৃদয়ে যে প্রশান্তি আমি অনুভব করেছি আল্লাহর কসম পৃথিবীতে এই শান্তি প্রশান্তি আমি কোথাও খুঁজে পাই না এই জন্য যুবক ভাইয়ারা ডিপ্রেশন থাকলে ওই পার্কে গিয়ে প্রেম করো না ওই ডিপ্রেশন যা আছে এটা ডবল ডবল হবে ঠিক কিনা বলেন আর যদি টাকা পয়সা জমায় মদিনায় যান মক্কায় যান দেখবেন আপনার ডিপ্রেশন অটোমেটিক্যালি হালকা হয়ে যাবে সোয়াল্লাহ পড়ে এই কোরআনটা হচ্ছে ডিপ্রেশনের ওষুধ আজকে আমরা যে ইসরাত থেকে কথা শুনবো ইসরাত তাফসির শুনলে আপনার মনটা ঠান্ডা হয়ে যাবে আপনার মনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে সোহানাল্লাহ পড়েন মনোযোগ থাকবে তো ইনশাআল্লাহ আচ্ছা তাফসির শুরু করার পূর্বে সবাই দুটো হাত তুলেন বীরগঞ্জের মানুষ দুটো হাত তুলেন আমার সঙ্গে দেখবো যে আপনারা কতটুকু খাইছেন আর কতটুকু জোর আছে বলেন হুজুর আওয়াজ হয় নাই হুজুর যেহেতু চলে এসেছি সো নিয়ত করছি যতক্ষণ পর্যন্ত আখেরি মোনাজাত না হবে আমি বাসায় ফিরে যাব না এবার আরো আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ আপনারা সবাই ফেসে গেছেন জায়গা মতো ফাঁসাই দিয়েছে এখন যদি ওঠে এসে যার কথার ঠিক নেই তার ইমানেরও ঠিক নেই লা ইমান লিমাল্লা আমান এখন কথা কি আপনি রাখবেন কি রাখবেন না ইমান ঠিক রাখবেন কি রাখবেন না the choice is yours the decision is yours ঠিক কিনা বলেন আল্লাহ সবাইকে শেষ পর্যন্ত বসার তৌফিক দান করুক পড়া আমিন আয়াত সংখ্যা হচ্ছে মোট আটটা জোরে বলেন কয়টা যদি কোনো যুবক আমার কথাগুলো মুখস্থ করে শোনাতে পারো আজকে হাদিয়া আছে ইনশাআল্লাহ দিয়ে যাব এখন আপনি মনোযোগ দিয়ে শুনে মুখস্থ করবেন ঠিক আছে ইনশাআল্লাহ সুরটার নাম হচ্ছে সুরতু শাহ কিংবা সুরতু আলম নাসরাহ আয়াত সংখ্যা মোট কয়টা ভাগ হচ্ছে তিনটা আট আয়াতে ভাগ কয়টা প্রথম চার আয়াতে আল্লাহ তালা নবীকে কি কি নিয়ামত দিয়েছেন নিয়ামতের বর্ণনা দ্য ডিসক্রিপশন অফ মার্সি পুরোটাই একটা নবীজির জীবনে কি কি নিয়ামত আল্লাহ দিয়েছেন এটা ডিসক্রিপশন আকারে বর্ণনা করেছে সুমান আল্লাহ পড়ে প্রথম চার আয়াত শেষ পাঁচ এবং ছয় নম্বর আয়াতে আল্লাহ তালা নবীকে দিয়েছেন সান্ত্বনা কন্ডোলেন্স অ্যান্ড কনসোলেশন নবী আপনি চিন্তা করবেন না আপনার সঙ্গে আছে কে শেষ সর্বশেষ হচ্ছে দুইটা ইনস্ট্রাকশন দিক নির্দেশনা কি নির্দেশনা তাহলে কয় ভাগ পেলাম যুবক ভাইরা তোমার এই খাওয়া দাওয়া ভাই কয়টা ভাই প্রথম চার আয়াতে ন্যামতের বর্ণনা কিসের বর্ণনা পাঁচ এবং ছয় নম্বর আয়াতে সান্ত্বনার বর্ণনা কিসের বর্ণনা সর্বশেষ দুই আয়াতে নির্দেশনা কি আমরা এই কথাগুলো আজকে পয়েন্ট আকারে শুনে বাসায় ফিরে যাব ইনশা আল্লাহ এবার প্রথমে একটা চ্যাপ্টারে আসেন কোরআনটাকে আমাদের জীবনে হতাশা মুক্ত করার জন্য পাঠিয়েছে কে আজকাল যুবকদের মধ্যে সবচাইতে বড় রোগের নাম হচ্ছে ভাল লাগে না রোগ আজকে আমার মন ভালো নেই কি আসনা নাই এই ভাল লাগে না রোগের ওষুধ দিয়ে দিয়েছে কে শোনো যুবক ভাইরা এই যে মেয়েরা আছে না এরা একটু বেশি আবেগী হয় কথায় কথায় কান্নাকাটি করে কিরে বোন কেমন আছিস বলে ভালো নাই কেন যে ভালো নাই তাও ভালো নাই লে ও নিজেও জানা যে আমি কেন ভালো নাই এরকম লোক আস না নাই আচ্ছা আজকে ভাল লাগানো রোগের ঔষধ দিয়ে যাব শুনবেন তো ইনশাআল্লাহ হাত তুলে বলেন ইনশাআল্লাহ মাশাল্লাহ হাত নামান যদি আপনাকে ভাল লাগে না রোগে ধরে কি করতে পারেন কি সাজেশন নিতে পারেন আগে শোনেন যখনই দেখবেন যে ভাল লাগে না রোগে ধরছে firstly you have to ask yourself are you connected with Salah? Are you connected with Quran? Are you connected with your Prophet Muhammad sallallahu আলাইহি ওয়াসাল্লাম যখন ভাল লাগে না রোগে ধরছে কিছুই bhal লাগে না রে ভাই টাকাও ভাল লাগে না বউ ভাল লাগে না তো ভাল লাগে না রোগে যখন ধরবে আগে ভাববেন যে অ্যাজ এ মুসলিম মুসলিম হিসেবে যেখানে আমার থাকা দরকার আমি কি সেই জায়গায় আছি মুসলিম হিসেবে আজান হয়ে থাকা দরকার আমার মসজিদে আর আমি এলাকার মোড়ে খেলছি পাবজি ফ্রি ফায়ার তো আমি দুঃখ পাবো তো দুঃখ কে পাবে ভাই ফজরের নামাজের আজান হচ্ছে as a young man as a Muslim as a মুমিন আমার উচিত ঠান্ডা পানি দিয়ে উঁচু করে হলো মসজিদে আল্লাহ দরবার হাজিরা দেওয়া আমি ঘুমিয়ে আছি so how do you not expect the sadness that you are feeling man যে আল্লাহর হুকুমকে অমান্য করে তার মতো ভাল লাগার রোগ তো আর কাউরে ধরবে না ঠিক না বলে তোমার এই রোগে ধরবে ভাই এজন্য আগে নিজেকে প্রশ্ন করেন যে আপনি সঠিক জায়গায় আছেন কি না যদি না থাকেন সঠিক জায়গায় আসবেন আপনার হৃদয়কে প্রশান্ত করে দিবে কে এক নাম্বার নিজেকে প্রশ্ন করবেন দুই নাম্বার যদি ভাল লাগে না রোগে আপনার ধরে কোনো টেনশন করবেন না সুন্দর করে অজু করে তাহাজুদের যায় নামাজ দাঁড়াবেন আল্লাহকে বলবেন আল্লাহ তুমি না আমার স্রষ্টা তুমি না আমার মালিক তুমি না সব জানো আল্লাহ তুমি আমার দুঃখ কষ্ট হালকা করে দাও মনটাকে ভালো করে দাও যদি বলতে পারেন মন থেকে আল্লাহ বলছে তুই চাইতে দেরি আমি আল্লাহ তোর মনকে ভালো করতে দেরি হবে না এই জন্য মন খারাপ হলে তাহাজুদের যায় নামাজ দাঁড়াবেন রাজি আছেন ইনশাআল্লাহ আচ্ছা আর যদি খুব বেশি ভাল লাগে না রোগে ধরে কোনো কথা হবে না সুন্দর করে বাসায় যাবেন অজু করে কোরআন শরীফ পড়তে পারেন কিংবা না পারেন অন্তত কোরআনটা ধরে এমন করে বুকের সঙ্গে লাগায় বসে থাকবেন রাজি আছেন ইনশাআল্লাহ এই কোরআন যখন বুকে লাগায় ধরে রাখবেন আল্লাহর কসম করে বলতে পারি এতটা প্রশান্তি আপনি পাবেন যে প্রশান্তি দুনিয়ার কোথাও খুঁজে পাওয়া সম্ভব নয় কোরআনটা ধরে একদম সিনার সঙ্গে লাগায় চুপচাপ বসে থাকবেন রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ তুমি যুবকদেরকে এই ভাল লাগে না রোগ থেকে হেফাজত করো পড়া আমিন বিশেষ করে এই মেয়েদের রোগটা বেশি আল্লাহ মেয়েদেরকেও হেফাজত করো পড়া আমিন তাহলে প্রত্যেকটা ডিপ্রেশনের ওষুধ আল্লাহ কোরআনে দিয়েছে কি দেন নাই বলেন না কেন ভাই দিয়েছে কি দেন নাই আল্লাহ বলছেন ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك আল্লাহ বলছেন নবী আমি কি আপনার হৃদয়কে উন্মোচিত করে দেইনি আপনার হৃদয়কে কি আমি খুলে দেইনি আপনার হৃদয়কে খুলে দিয়েছে একজন তিনি কে এই হৃদয় খোলার দ্বারা তাফসির এসেছে তিনটা ব্যাখ্যা এসেছে কয়টা এক নাম্বার নবীর হৃদয়ে সাহস দিয়েছে একজন আওয়াজ নাই ভাইরে কে আল্লাহর নাম বলতে কি আপনাদের মনটা ছোট হচ্ছে স্রষ্টাকে এবাদত করি কার সেজদা করি কার গোলামি করি কার মসজিদে যায় একজনের জন্য তিনি কে আল্লাহ বলছেন নবী আমি আপনার হৃদয়কে উন্মুক্ত করে দিয়েছি আপনার হৃদয়কে আমি খুলে দিয়েছি ব্যাখ্যা এসেছে তিনটা জোরে বলেন কয়টা দ্য ফার্স্ট এক্সপ্লেনেশন ইজ কি ব্যাখ্যা হে নবী আপনার হৃদয়কে আমি আল্লাহ সাহস দ্বারা ভরপুর করে দিয়েছি আমাদের সাহস কম না বেশি না সাহস কম না বেশি কম বেশি না বেশি না বলে আমরা হক কথা বলতে পারি না সাহস খুব কম আমাদের ঠিক কিনা বলেন নবীর হৃদয় অধিক লেভেলের সাহস দিয়েছে কে this is the first explanation number two ব্যাখ্যাটা হচ্ছে নবী আপনার হৃদয়টা ছোট হৃদয় নয় আপনার হৃদয়কে বিশাল বড় হৃদয় করে দিয়েছে একজন তিনি কে আর আমাদের মনটা হচ্ছে সবচেয়ে ছোট মন বাংলাদেশে যে ভাই দলে দলে যে খেলা চলে এই খেলা পৃথিবীর কোথাও চলে না এই যে আমি এখানে আসতেছি না এই যেখানে আসছি না কেউ যখন বাসায় যাবে কেউ বলবে লোকটা মনে হয় সুন্নি মনে হয় এমন ওহাবির লোক মনে আহ হাদিসের লোক মারামারি আছে না নাই আসতে বললেন ভাই আসে না এটা বাদ এখনকার অনেক মসজিদে ফেতনার কথা বলতেছি কারোকে ক্রিটিসাইজ করবার জন্য আমি আসি নাই আমি দল মত নির্বিশ্বে ভালোবাসতে এসেছি ঠিক কিনা প্রথমে ব্যানার দেওয়া আহলে হাদিস জামে মসজিদ এই যে ব্যানারটা আপনি দিলেন ভাই আপনি কি বোঝালেন মসজিদ কি কারো দলের হতে পারে বলেন না কেন হতে পারে এই ব্যানার দিয়ে তো আপনি আগে বিভেদের দরজা খুলে দিলেন ঠিক কিনা এক লোক বেচারা নতুন মুসলিম হয়েছে নতুন কি হয়েছে ভাই তো বেচারা ভাবতেছে যে কোথায় যাওয়া যায় প্রথম দিন বাসার পাশে একটা মসজিদ আহলে হাদিস মসজিদ সেখানে গিয়েছে আহলে হাদিস জানারা হাত বাঁধে বুকের উপরে কোথায় বাঁধে ভাই জাস্ট বোঝাবার জন্য বলছি অ্যাজ দ্য এক্সাম্পল তো ছেলেটা গেছে নতুন মুসলমান কিছু বোঝে না তো প্রথম দিন মাসতে ঢুকার পরে হাত বাঁধছে নাভির নিচে বাঁধছে কোথায় মসজিদ কি হানাফি মসজিদ না আহলে হাদিস মসজিদ তো যখন নামাজ শেষ একজন সাদা দাড়িওয়ালা মুরব্বী ওরা ঠাইসা ধরছে কিরে তুই নাভির নিচে হাত বাঁধা হাদিস কই পাইছিস দেখা আচ্ছা কোন নতুন মুসলিম হাদিস কিছু বোঝে আসতে বলে কেন বোঝে বলছে আই এম রিলি সরি দাদা যান এবার বাঁধছি ভুল হয়েছে আগামীতে আর বাঁধবো না মাফ না এবারের মতো তো যখন মসজিদ থেকে বের হয়েছে মসজিদে বের হয়ে কয় মসজিদ আমারে মাফ করে দিস বেঁচে থাকতে তোর এখানে আর সম্ভব না আসা ওখান থেকে বের হয়ে আসছে মাগরিবের নামাজে ভাবতেছে যে কোথায় যাওয়া যায় মারামারি কোথায় কম হবে এবার গেছে আমাদের হানাফি ভাইদের মসজিদে কোন মসজিদে হানাফি মসজিদে গেছে যাওয়ার পরে আমরা হাত বাঁধি কোথায় নাভির নিচ্ছে উনি বাঁচছে এবার ভাবতেছেন না আগের বার তো মায়ের খাইছে এখানে এখানে বেঁধে এবার এই ভুল আর করা এবার বাঁচছে বুকের উপরে এবার আর এক মুরব্বী ধরছে এই ছেলে বুকের উপরে হাত বাঁধা হাদিস কই পাইছিস সৈয়াদিস দেখা এখন আচ্ছা ওকে সৈয়াদিস বোঝে বলে মাফ চাই দোয়া চাই আমি জীবনেও আর বুকের উপরে হাত বাঁধবো না ওই মসজিদ থেকে বের হওয়ার সময় সেও বিদায় নিয়ে বলছে আর জীবনেও এখানে আসবো না লাস্টে এশারের নামাজে এক মসজিদে গেছে ভাবতেছি এখানে বাঁধলেও সমস্যা এখানে বাঁধলেও কথা কর না এখানে বাঁধলেও সমস্যা এখানে বাঁধলেও শালা আজকে হাতই বাঁধবো না যা এ হাত ছেড়ে দাঁড়ায় গেছে ও এবার হাত ছেড়ে যখন দাঁড়াইছে নামাজ আর শেষ করতে পারে নাই ওই নামাজের মধ্যে পাশের লোক ধরছে ঠাইছে এই, তুই হাত ছাড়া হাদিস কই পাইলি বল লাভ মুঝে মাফ কর দিয়েছে मैं মুসলমান ही नहीं हूं। আমি কি না ছি ছি ছি ছি বাংলাদেশে এই হানাফি আহলে হাদিস মাঝহাবি লামাজহাবি কমি সুন্নি করতে করতে গোটা বাংলাদেশে ইসলামটা নাস্তিকদের কাছে হাসির পাত্র হয়ে গিয়েছে মানে কি এটা আজীব ব্যাপার মানে মুসলমানকে কি মুসলমান হিসেবে কনসিডার করা যায় না ভাই এখন থেকে মনে রাখবেন আমার পরিচয় হানাফি নয় আমার পরিচয় মাঝহাবি নয় আমার পরিচয় লামাঝহাবি নয় আমার পরিচয় কমই নয় আমার পরিচয় আলিয়া নয় আমার প্রথম পরিচয় মুসলমান ঘরের সন্তান this is my first identity আজ থেকে যেখানেই যাবেন গৌরবের সঙ্গে বলবেন যে আমি মুসলমান ঘরের সন্তান ঠিক না কমিতে পড়েন সমস্যা কি আলিয়ায় পড়েন সমস্যা কি but your first identity is you are Muslim বলেন you are you are I am I am এই স্লোগানটা মাথায় থাকবে রাজি আছেন ইনশাআল্লাহ তো আল্লাহ বললেন নবী আপনার হৃদয়কে আমি আল্লাহ সাগরের মতো বিশাল পাহাড়ের মতো সুচ হৃদয় আমি আল্লাহ দান করেছি সুবান আল্লাহ পড়েন দুই নাম্বার ব্যাখ্যা শেষ তিন নাম্বার ব্যাখ্যা হচ্ছে নাবি এই যে হৃদয়টা আপনার আছে না এটাকে আমি সাক্কে সাদার এটাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় ওপেন হার্ট সার্জারি কি হার্ট সার্জারি যাদের হার্টের প্রবলেম তাদেরকে এটা করা হয় ওপেন হার্ট সার্জারি গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরোটা কেটে ফেলা হয় তো নবীকে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে নবীর হৃদয় থেকে দুনিয়ার মায়া মহাব্বত লোভ লালসা সব কিছু বের করে দিয়ে আল্লাহ তালা নবীর হৃদয়টাকে কোরআনের নূর দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন তাহলে তিন নম্বর নবীর হৃদয়কে সাক্ষাৎ করেছে একজন তিনি কে প্রথম আয়াত শেষ দ্বিতীয় আয়াতে আল্লাহ তালা বলছেন নবী ওয়াজা নবী আপনার পিঠের যেই বোঝা এই বোঝাকে হালকা করে দিয়েছে কে আল্লাদি আংকদ বহরক যেটা আপনার পিঠকে অনেক ভারী করে তুলেছিল নাবি বোঝাটা কিসের আমাদের লাইফে বিভিন্ন টেনশন আছে না নাই নবীর লাইফে একটাই টেনশন উম্মতের টেনশন সুহান টেনশনের নামটা কি ভাই উম্মতের টেনশন নাবি টেনশন করবেন না আগের উম্মতরা হায়াত পাইছে এক হাজার বছর দুই হাজার বছর আবাদত করেছে আপনার উম্মতের কোনো টেনশন নাই লাইলাতুল কদর খায়রুমিন আলফি শাহর একটা রাত দিলাম হাজার মাস জাগলে রাত জাগলে এবার যে সব তার চেয়ে তো অধিক সব আমি তার আমল নামায় দান করে দেবো সুমাল্লা পড়ে টেনশন করবেন না নবী তো নবীর পিঠের বোঝাকে হালকা করে দিয়েছে কে তিন নম্বর আল্লাহ বলছেন নবী ওরফানালাক ও নবী আপনার সম্মানকে আকাশ বাতাস ঝাঁপিয়ে সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আরস পর্যন্ত পৌঁছে দিয়েছি নবীজির সম্মান কম না বেশি পীরগঞ্জের মানুষ আল্লাহ আপনাকে যত নিয়ামত দিয়েছেন whatever you have in your life আমি যদি বলি যে can you count the mercy of your lord আপনি কি নিয়ামত গুণে শেষ করতে পারবেন উত্তর কি হ্যাঁ হবে না না না হবে হ্যাঁ না না হবে আপনি না করলেও না হ্যাঁ করলেও না ওয়াইং টাউদ্দৌনে আমাতুল্লাহিলা তো সুহা আল্লাহ বলছে তুই কম্পিউটার নে ল্যাপটপ নে আইফোন নে যা মন চায় নে কিন্তু আমি রবের দেওয়া নে আমার গুণের সব শেষ করতে পারবি না আল্লাহ আকবর এখন যদি প্রশ্ন করি আমাদের লাইফের সবচেয়ে বড় নিয়ামতটা কি প্রশ্ন না নাই আল্লাহ তুমি আমার চোখ দিছো হাত দিছো কান দিছো নাক দিছো এটা কি আমার জন্য বড় নিয়ামত আল্লাহ বলছেন না আল্লাহ তুমি বউ দেশে সুন্দরী বইটা এটা বড় নেয়ামত আল্লাহ বলছেন না তোর জীবনে তোর জীবনের সবচাইতে বড় নেয়ামত আমি আল্লাহ তোকে সর্বশেষ নবীর উম্মত করে পাঠিয়েছি this is the big mercy from your lord এর চাইতে বড় নেয়ামত আমাদের লাইফে আর হতে পারে আফসোসের বিষয় হচ্ছে ভাই রাগ করবেন বললে নবীর সম্মান কি আপনার রাখতে চান কি চান না আওয়াজ নাই চান চান চান তাহলে যে যুবকটা আজকে কোনো মেয়ের পাল্লায় পড়ে এই যে ক্লিন শেপ তোমরা করো কবরে গিয়ে কী প্রশ্ন জবাব দিবা আল্লাহর কাছে ঠিক বললেন না যে ভাই দাড়ি নাই বলে আর ঠিক বলতেছি না আরে বাবা তুমি হক কথার রেসপন্স তো করবা ঠিক কিনা বলো দাড়ি নাই তো কি হয়েছে আগামীতে রাখবা ইনশা কার জন্য দাড়ি কাটো মেয়ের জন্য কামাল কি বাত হে যে মেয়ে তোমাকে দাড়ি রেখে পছন্দ করতে চায় না সে তোমার বউ হওয়ারই যোগ্যতা রাখে না ক্রিস্টাল ক্লিয়ার কথা ভাই কালকে বলতেছিলাম এক মাহফিলে যুবকরা কথা কি বোঝা যায় বুঝতে কোনো সমস্যা হচ্ছে যদি তোমার জীবনে কোনো দিন কোনো মেয়ে তোমাকে দাড়ি রাখার কারণে পছন্দ না করে রিজেক্ট করে never lose never be frustrated হতাশ হবা না সুন্দর করে বলবা ঠিক আছে আল্লাহ হাফেজ ও যাওয়ার পরে জায়নামাজ বিছাবা আল্লাহকে বলবা আল্লাহ বিশাল বড় ডাইনি কুটনি খেসান্নির হাত থেকে তুমি আমারে বাঁচাই দিয়েছ তোমার কাছে সুক্রিয়া ও গেছে তো কি হয়েছে আর একটা ব্যাটার তোমার জন্য আসনা নাই ও রিজেক্ট করলে বলো তুই আমারে কি রিজেক্ট করবি রে তোরে আমি রিজেক্ট করলাম ঠিক না বলে দাড়ি দেখে যেই মেয়ে পছন্দ করতে চাইবে না ওই মেয়েকে দেখার সময় আমার কাছে নাই নবীর সুন্নাকে যে মানবে সেই ছেলে যে নবীর আদর্শের নারী পাবে এটা কনফার্ম আচ্ছা কও তুমি যখন দাড়ি রাখছো আলগা মডার্ন যে মেয়ে হ্যাঁ তোমার থেকে দশ হাত দূরে থাকবে আর যে আসলেই আল্লাহকে ভালোবাসে কোরআনকে ভালোবাসে সে বলবে মাশা আল্লাহ he he has the qualification to be my husband হ্যাঁ এটা আমার যোগ্য আব্বা এরে একটু দেখো লাইনে আনা যায় কিনা এই কথা ঠিক কিনা বলে যে দিনদার মেয়ে পেতে চাও দাড়ি রেখে দাও দিনদার মেয়ে খুঁজতে হবে না দিনদার মেয়ে এসে তোমার দরজায় কড়া নাড়বে দাড়ি রাখা যাবে তো ইনশাল্লাহ এক যুবক দাড়ি না রেখে দিনদার মেয়েকে বিয়ে করছে খিমিয়ে বিয়ে করছে ভাই এ মাঝে মাঝে এরকম হয় না যে বউ খুব ভালো আর স্বামী গাঞ্জাখোর বাটপার নাই মনে তো ছেলেটা বউ পাইছে একখান মনের মতো বউ দিনদার বউ তো বাসরাতে যখন আসছে শোনা কি যায় কথা কি বোঝা যায় বাসর যখন এন্ট্রি নিয়েছে গেট দিয়ে বউ খুব চালাক দিনদার মেয়ে তো কোরআন যে বোঝে সে আসলেই চালাক হয় বলছে যে যান এদিকে আসো যান স্বামী শুনে মনটা খুব খুশি আহ বাসরাতে ঢুকে যান বলে ডাকা হা গো তো ও বলতেছে খুব খুশি বলে কি হয়েছে বলো বল আয়নার সামনে আসো এক জাদু দেখায়ঙ্গে কেয়া দেখায়ঙ্গে স্বামী কয় কিরে বাসুরাতে জাদু মানে এটা আবার কোন জাদু খুব আগ্রহ নিয়ে আসছে বলছে জান তুমি আয়নার কাউকে ক্রিটিসাইজ করছি না বলছে জান তুমি আয়নার দিকে তাকাও তাকাও তাকাও বলে কি কি বলে দেখো দেখো দেখো তুমিও যা আমিও যা কথা মনে হয় বোঝেন নাই you are and we we are same we are you and me we are same তোমারও নাই উই আর সেম কোনো ফারাক নাই শোনেন একজন পুরুষ এবং একজন নারীর মাঝে প্রাথমিক পর্যায়ে যে ফারাকটা হবে এটা নাম হচ্ছে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা তো যারা রাখেন না কোনো মারামারি নাই I am just try to motivate you to maintain the bat আমি জাস্ট আপনাকে মোটিভেট করার ট্রাই করছি সবাই হাত তুলে বলেন হুজুর হ্যাঁ যুবক চালাকি চলবে না আজকে চালাকি হবে না আজকে বলো হুজুর আজকে নিয়ত করলাম যতদিন বেঁচে আছি দাড়িতে আর হাত দিব না ইংসা সবাইকে দাড়িওয়ালা যুবক হিসেবে কবুল করে নেন এ পীরগঞ্জের মানুষ আমার দাড়ি দেখে খারাপ লাগে না আমি অসুন্দর মনে হয় তাই না আচ্ছা বলেন তো নবীজির দাড়ি ছিল কি ছিল না নবীজি কি অসুন্দর না সুন্দর চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা সুবহানাল্লাহ দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহিওয়ালা আল্লাহ আকবর the prophet Muhammad was the most smart person in this world গোটা বিশ্বে একজন মানুষের মতো আদর্শবান মানুষ একজন মানুষের মতো স্মার্ট মানুষ আর কেউ হতে পারে না তিনি হচ্ছেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই জন্য যুবক ভাইয়েরা দাড়ি আজ থেকে আর কাটা যাবে না রাজি আছেন ভাইয়েরা ইনশাল্লাহ যদি রাখতে পারেন তাহলে আজকের মাহফিল সফল হবে আল্লাহ সবাইকে দাড়িওয়ালা যুবক হিসেবে কবুল এবং মঞ্জুর করুন প্রণামের নবীর সম্মানকে আকাশচুম্বী করে দিয়েছে একজন তিনি কে নবীর সম্মান যে শুধু আল্লাহ দুনিয়াতেই দিয়েছেন তা কিন্তু না আখরাত নবী যে সম্মান আসনা নাই এই নবী এমন নবী যে নবী মৃত্যুর সময়ও সম্মান পেয়েছে সুমান আল্লাহ পড়লেন না ভাই নবীজির এন্তেকারের সময় যখন হয়ে গেল নবীজির শরীরে প্রচণ্ড পরিমাণে জ্বর জ্বরে পুরো মাথার কপালটা গরম হয়ে গিয়েছে নবীজি জ্বরের কারণে একবার ডান পাশ হয় একবার বাম পাশ হয় নবীজি একটু ছটফট করছেন জ্বরের যন্ত্রণায় প্রচণ্ড পরিমাণে জ্বর সাহাবা একরামরা পাগলের মতো কান্না করে যে নবীজির মনে হয় সময় চলে চলে এসেছে চলে যাওয়ার সাহাবা একরামরা কান্না করে নবীজির স্ত্রীরা কান্না করছেন নবীজির মেয়ের নাম হচ্ছে ফাতেমা তিনিও কান্না করতেছেন সবচেয়ে বেশি যিনি কান্না করছিলেন তার নাম হচ্ছে ফাতেমা রদি আল্লাহ আনহা নবী যখন হুসে ফিরে আসলেন নবীজি চোখ বন্ধ চোখ যখন খুলছে দেখে যে কলিজার টুকরা মেয়েটা কাঁদতেছে নবীজি বাবা হিসেবে মেয়ের কান্না সহ্য করতে পারলেন সহ্য হলো নবীজি নবীজি বললেন ফাতেমা এদিকে আসো আমার কাছে আসো কান্দো কেন মা তুমি কাঁদলে তো আমি সহ্য করতে পারি না কেঁদো না তুমি প্লিজ কেঁদো না নবীজি বলতেছে ফাতমা শোনো আমি যখন মারা যাব তোমার চিন্তা হওয়ার কোনো কারণ নাই আমার মৃত্যুর পরে সর্বপ্রথম যার সঙ্গে আমার সাক্ষাৎ হবে সে আর কেউ নয় তুমি আমার কলেজের টুকরা ফাতমা তোমার সঙ্গে আল্লাহ আমাকে প্রথমে সাক্ষাৎ করাই দিবে তুমি কান্নাকাটি করো না মা তুমি কান্নাকাটি করো না এ কথা শুনে ফাতেমার চোখের পানি বন্ধ হয়ে গিয়েছে ফাতেমা আর কান্নাকাটি করে না দূর থেকে আম্মাজান আ ঈশ্বর আল্লাহ তালা আনহা দেখতেছেন কিরে ফাতেমা কাঁদতে কাঁদতে আবার চুপ হয়ে গেল কেন ব্যাপারটা কি এবার ফাতেমা রদি আল্লাহ তালা আনহাকে সাইডে নিয়ে আসলেন বললেন ও ফাতেমা তুমি তো কান্না করছিলে তোমার কান্না চুপ কেন হয়ে গেল বলো আম্মা যান আমি আব্বার মুখ থেকে যে কথা শুনেছি আমি কান্না আর করতে পারবো না সুমান পড়ে আহ কি মায়া কি ভালোবাসা নবীজি যেদিন মারা যাবেন ফজরের নামাজের পরে জিব্রাইল আসছে আসছে কে বলেন না ফেরেস্তার নামটা কি এসে বলতেছে যে ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আসসালামু আলাইকা ইয়া রহমাতাল্লিল আলমিন নবী হে আল্লাহ আপনাকে সালাম প্রেরণ করেছে সুমান আল্লাহ পড়ে আল্লাহ আপনাকে সালাম দিয়েছে আল্লাহ জানতে চায় নবী আপনি কেমন আছেন নবী আপনার শরীরটা কেমন নবী নবীজি বললেন জিব্রাইল শরীর অবস্থা বেশি একটা ভালো না প্রচণ্ড পরিমাণে জ্বর অবস্থা বেশি একটা আসলে ভালো নয় আমি প্রচণ্ড সিক আমি প্রচণ্ড অসুস্থ জিব্রাইল বললেন ইয়া রসুল্লাহ আজকে আপনার দরবারে এমন একজন ফেরেস্তা এসেছে যেই ফেরেস্তা কখনো কারো কাছে আসতে অনুমতি চায় না কখনো কারো কাছে অনুমতি নিয়ে আসে না আপনার কাছে আসার পূর্বে ফেরেস্তা অনুমতি চায় অনুমতি দিলে আসবে না দিলে আবার ফিরে যাবে নবীজি বললেন ঠিক আছে নিয়ে আসো যে ফেরেস্তা আসলো ফেরেস্তার নাম হচ্ছে মালাকুল মত মালাকুল মত আসছে নবীজিকে বলতেছে আসসালাম আলাইকাইয়া রহমাতাল্লিল আলামিন নবী হে আপনার উপরে সালাম তবে একটা কথা নবী আপনাকে বলি আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত প্রত্যেকটা নবীর রুহু আমি মালাকুল মত কবজ করেছি প্রত্যেকটা সাহাবির রুহ কবজ করেছি প্রত্যেকটা আল্লাহর ওলির রুহু আমি কবজ করেছি কিন্তু আপনি প্রথম ব্যক্তি যার দরবে ঢুকে আমি সালাম পেশ করেছি আপনি প্রথম ব্যক্তি আহ নবীজি বললেন যে মালাকুল মত কেন এসেছো মালাকুল মত মালাকুল মত বলে ইয়া রসুল্লাহ আমাকে আল্লাহ পাঠিয়েছেন এ কথা বলে পাঠিয়েছেন যে যাও আমার পেয়ারা হাবিবের কাছে যাও আগে গিয়ে বলবা যে নবী আপনি কি যাইতে চান নাকি চান না যদি যাইতে চান নিয়ে যাব না চাইলে রেখে দিয়ে চলে যাব তার মানে মৃত্যু অনুমতি চায় যে নবী আপনি কি যাবেন নাকি থাকবেন যদি থাকতে চান রেখে যাব আর যদি যেতে চান নিয়ে যাব আল্লাহ আকবর নবীজি শুনে মুচকি হাসি দিয়ে আমরা মাঝে মাঝে বন্ধুরা কথা বলি না বন্ধুরা এক বন্ধু একটা কইলে আমার বন্ধু আবার তাকায় কিরে বন্ধু কি বলিস এটাই করা যায় এটাই করব নাকি বন্ধু যখন বলে হ্যাঁ বন্ধু কর ভালো হবে সমস্যা নাই তখন আমরা এটা করি তো যখন মালাকুল মত আসছে মৃত্যুর জন্য রুহ কবজ করবার জন্য নাবিজি এইভাবে চোখ তুলে জিব্রাইল দিয়ে তাকায় বলে জিব্রাইল আমি কি করি বলো তো দেখি তুমি কি করলে ভালো হয় জিবাই বলেন ইয়া রসোল্লাহ আল্লাহ আপনার সাক্ষাতের জন্য আরও সে আজিমে অপেক্ষা করছে আল্লাহ আপনার অপেক্ষায় আছে নাবি আল্লাহ আপনার অপেক্ষায় আছে সর্বশেষ মুহূর্ত যখন নবীজি মারা যাবেন ঠিক সেই মুহূর্তে নবীজি আয়েশাকে ডাকলেন বললেন হে হে আয়েশা শোনো ওই যে তোমার কাছে কয়েক টুকরা স্বর্ণ স্বর্ণ দিয়েছিলাম স্বর্ণ গোল্ড ওগুলো কোথায় আয়েশা বললেন ইয়া রসুল্লাহ সেগুলো তো আমি যত্ন করে রেখে দিয়েছি নাবি নাবিজি বললেন নিয়ে আসো সবগুলো নিয়ে আসো আমি মোহাম্মদ এমন অবস্থায় মরতে চাই না যে অবস্থা আমি স্বর্ণের মালিক সুমানাল্লাহ পড়ে এ অবস্থা আমি মরতে চাই না অমর রদি আল্লাহ তাল আনহু একবার নবীজির ঘরে আসলেন যখন ঘরে প্রবেশ করছেন ঘরে ঢুকে দেখেন যে নবীজির ঘরে কিচ্ছু নাই এক কোনায় একটা চাটাই চাটাই দেখেন না আপনারা চাটাই দেখছেন কি দেখেন নাই চাটাই বেছানো নবীজি চাটাইয়ের উপরে শুয়ে আছেন পুরো পিঠ চাটাইয়ের ধারে দাগ হয়ে পুরো পিঠটা লাল হয়ে গিয়েছে ঘরের এক কোনায় ছোট্ট একটা পাত্র গ্লাসের পাত্র উল্টে পড়ে আছে অমর এসে হাও মাও করে কান্না শুরু হয়ে ইয়া রসুল্লাহ আপনি দোজাহানের সর্দার আপনি সঈদুল নাইন সঈদুল মুরসালিন আপনার ঘরে একটা কম্বল নাই বালিশ নাই খেতা নাই ল্যাপ নাই নাবি আপনি আমাকে একটা বার অনুমতি দেন যে আমি আপনার জন্য কম্বল নিয়ে আসি বালিশ নিয়ে আসি খাট নিয়ে আসি নাবি একটা বার আমাকে অনুমতি দেন নবীজি বলেন অমর দুনিয়াতে আমি শান্তি করবার জন্য আসি নাই শান্তি করবার জন্য আসি নাই আমি যদি আল্লাহকে বলি আমার রব আমার জন্য উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানিয়ে দিবে সুবার আল্লাহ শান্তি করবার জন্য আসি নাই নবীজির সময় যখন শেষ নবীজির সর্বশেষ দুইটা ওয়ার্ড প্রোনাউন্স করলেন এক নাম্বার সলাত সেকেন্ড আমার দিও না দিও না এতগুলো যুবক আজকে এখানে আসছে এলাকার জুমার দিনে জায়গা দেওয়া যায় না আর ফজর নামাজে হারিকেন্দ্রে লক্ষ্য খুঁজে পাওয়া যায় না আজকে আমরা কোথায় ফজরের নামাজ ইমাম সাহেব মহাজেন সাহেব আর খাদেম সাহেব আর হাতে গোনা কয়েকজন একদম খুন খুনে মুরব্বী যার অলরেডি একটা পা কবরে ঢুকে গিয়েছে যুবকগুলো আসে না আসবে কেন সারা দিন রাত দুইটা তিনটা পর্যন্ত গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করায় ও কেমনে আসবে ও কেমনে আসবে আল্লাহ যুবকদেরকে হেদায়ত দান করুক প্রণামের এবং যুবক ভাইয়ারা নবীজির সম্মান কম না বেশি নবীজির সম্মান রাখতে চাইলে নামাজ পড়ার দরকারটা আছে না নাই কোরআন পড়ার দরকারটা আছে না নাই ফজরের নামাজ বা জামাত আদায় করার দরকার আছে না নাই আল্লাহ যুবকদেরকে পাঁচ অক্ত নামাজ হিসেবে কবুল করুন জোরে সরে না আমিন এবার আল্লাহ নবীকে সান্ত্বনা দিচ্ছেন নবী ফাইন্না মাল উসরি ইউসরা ইন্না মাল উসরি ইউসরা ও নবী কষ্টের সঙ্গে সুখ রেখে দিয়েছে একজন তিনি কে কষ্টের সাথে সুখ আসনা নাই আচ্ছা যুবক এই যে তোমাদের এইচএসসি এক্সাম চলতেছে এখন একটা প্যারা আছে না প্যারা নাই চিল প্যারা নাই লাইফ ইজ বিউটিফুল ম্যান প্যারা নেই কি লাভ এই যে তুমি প্যারা নিবা পরীক্ষার জন্য কও এই পরীক্ষা দিয়ে কি জান্নাতের ফয়সলা হবে তুমি ভালো পরীক্ষা দাও এটা কোনো আমার আপত্তি নাই ভাই ভালো পরীক্ষা আমরাও দিয়েছি কিন্তু আমরা অতিরিক্ত প্রেশার নেই নাই আর এই যে আব্বাজানগুলো আসছেন ইনারা খুব মারাত্মক পরীক্ষায় খারাপ রেজাল্ট করলে চোখ তুলেই তাকায় না মানে এ মনে আর ছেলেই না ভাবি এরকম একটা আছে না নাই এক বাবার কাছে এলাকার লোকজন আসছে বলছে বাবা আপনার ছেলে পরীক্ষায় ফেল করছে কি করছে বাবা হাসতেছে দাঁত কিলা কিলা হাসতেছে লোকজন অবাক মুরব্বী আপনার ছেলে ফেল মারছে আপনি হাসেন কেন মুরব্বী ওই বদমাইশে যে ফেল করার যোগ্যতা আছে এই যোগ্যতার জন্য আমি আলহামদুলিল্লাহ পড়ছি মানে ফেল করার যোগ্যতা যা আছে তাই আমি শকর গুজার যে ওর এই যোগ্যতাটা আছে এই জন্য আব্বা যান ফেল করলেও সন্তান আপনার পাশ করলেও সন্তান আপনার আজ ফেল করছে তো কী হয়েছে আগামীতে সে জিপিএ ফাইভ নিয়ে বাসায় আসবে চিল্লা এখন ঠিক কিনা অত্যাচার করবেন না বেশিরভাগ মেয়েরা আজকে এই রেজাল্ট নিয়ে ডিপ্রেশনে গিয়ে সুইসাইড করে মরে যায় আছে না নাই আল্লাহ বলছেন দেখো টেনশন করো না নিরাশ হয়ে যেও না কষ্টের সাথেই সুখ রেখে দিয়েছে কে একটা পয়েন্ট শোনেন কটা বাজে ভাই আপনার বিরক্ত হয়ে গেছেন নাকি না না বিরক্ত হয়ে গেছেন মেয়েবে তিনটা বত্রিশ একটু সময় আছে আমি কথা বলতে পারি বলা যাবে তো ইনশাআল্লাহ ইমান যার হৃদয়ে বেশি কষ্ট তার হৃদয়ে বেশি কথা ঠিক কিনা বলেন গতকাল আর মাহফিল ছিল দিনাজপুরে বলতেছিলাম যে ভাই যার তাকুয়া যত বেশি তার জীবনে দুঃখ কষ্ট তত বেশি এখন প্রশ্ন হুজুর আমি আল্লাহকে এত ভালোবাসি আমার টাকা পয়সা নাই গাড়ি নাই বাড়ি নাই হাতে নামাজ নাই কালাম নাই রোজানে কোটি কোটি টাকার মালিক এরকম লোক আসনা নাই এক লোকের দুইটা প্রাণী ছিল কয়টা প্রাণী একটা ছাগল আর একটা গাধা একটা ছাগল আর একটা কি তো ছাগল একদিন গাধারে কয়ে রে গাধা শালা তুই আসলেই একটা গাধা তুই আসলে একটা কি তো গাধার মন খারাপ গাধা কয়ে আমি তো গাধাই আমার গাধা বলতে হবে কেন আমি তো গাধাই রে ভাই তো তুই কি বুঝিস না মালিক আমার কত ভালোবাসে কত চা দেয় কফি দেয় পায়েস খাওয়ায় ক্ষীর খাওয়ায় ভুসি খাওয়ায় আর তোরে সারাদিন কিলায় আর লাথি দেয় তুই আসলেই একটা গাধা তো গাধা কয় ইয়াস ইউ আর রাইট তুই কথা ঠিক বলছিস কিন্তু তুই কি জানিস মালিক তোরে এত ভালো কেন বাসে আজকাল বলে না তাতেও জানি না বলে আরে পাগলা সামনে কুরবানির চাঁদ উঠছে সামনে কিসের চাঁদ উঠছে কুরবানির চাঁদ উঠছে যে দিবে জবাই তো যা পীড়িত এখনই করতেছে তো যার নামাজ নাই কালাম নাই রোজা নাই হজ নাই জাকাত নাই কোটি কোটি টাকার মালিক আল্লাহ বলছে তুমি হতাশ হয়ে যাও না তোমার হৃদয় আল্লাহর ভয় আছে তুমি কনফার্ম জান্নাতি আরও মরলে কনফার্ম জাহান্নামি হয়ে যাবে কষ্টের সাথেই সুখ আছে এই জন্য নিরাশ হবেন না রাজি আছেন তো ইনশাআল্লাহ আমার এক ফ্রেন্ড একসময় বক্তব্যে পড়ছি এই যখন আমার বয়স পাঁচ কিংবা ছয় বা সাত হবে তখন সেদিন বাসায় বসে আছি এ কথা আমি কিছু কথা কোনো মাহফিলে বলছিলাম হঠাৎ করে আমার একজন কল দিয়ে বলে ভাই আপনার যে বন্ধু আপনার সঙ্গে পড়ছে সে আজকে বাদ মাগরি বাসার ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছে নাউজবিল্লা পড়লেন না আমি শুনে ভাই অবাক ছেলেটা হাফেজ মানুষ এবং মাদ্রাসায় পড়াশোনা করেছে সে আমি বললাম কিরে এই গলায় ফাঁসি কেন দিল পরে গিয়ে খবর নিয়ে দেখলাম একটা বিয়ে করছিল পালায় কে বিয়ে করছিল ভাই পালায় বিয়ে করছিল ওই যে ডিপ্রেশন শুরু ওই ডিপ্রেশন আর শেষ হয় নাই গলায় ফাঁস দিয়ে শেষ হয়েছে তোমরা যারা যুবকরা এসেছো কবে আসবো আবার জানি না তবে একটা কথা বলে যায় জীবনে যাই করো আর তাই করো আব্বা আম্মার অনুমতি ছাড়া পালিয়ে বিয়ে করো না মাফ চাই তোমাদের কাছে এটা করো না তুমি যেই মেয়ের রূপ দেখে আজকে বিয়ে করতেছো তো পালিয়ে এর রূপ কিন্তু একদিনে চেঞ্জ হয়ে যাবে আজকে সুন্দরীর কালকে না কাল নাগিনী হয়ে যাবে খুব সাবধান খুব সাবধান আবেগে না আবেগে আবেগে না আমি বারবার বলি বলি যে সুখী হবে সে আবেগ নিয়ন্ত্রণ করবে আবেগই পড়ো না আর আব্বাদেরকে বলতেছি যদি আল্লাহ না করুক আল্লাহ না করুক ওল্লাহি বিল্লাহি তল্লাহি আল্লাহর কসম পালিয়ে বিবাহের পক্ষে আমি নই তবে যদি কোনো দিন সন্তান পালিয়ে বিয়ে করে চলে আসে বাসায় ওর সঙ্গে মারামারি করবেন না ওরে সুন্দর করে বুঝিয়ে শুনে মেনে নেন আজকে বেঁচে থাকতে মূল্যায়ন করেন লাশ হওয়ার পরে মূল্যায়ন করে কোনো লাভ হবে না ওর মা কাঁদতেছে আমার বন্ধুর মা কাঁদতেছে পরে খবর নিয়ে দেখলাম যে ওর মা সাতটা মাস ওর সঙ্গে কথা বলে নাই তাকায় নাই খায় নাই দায় নাই সারাক্ষণ খোটা আর খোটা তো বললাম যে যান আর লাভ হবে না এখন যাও তুই বাবা তুই কোথায় গেলি বাবা লাভ নাই যখন সময় রুহু আছে মূল্যায়ন করেন রুহু চলে গেলে মূল্যায়ন করে লাভ হবে না ছেলে কন ঠিকিরা আল্লাহ মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ বাবাজানদেরকে বোঝার তৌফিক দান করুক প্রণামের যুবক ভাইয়েরা কষ্টের সাথেই সুখ দিয়ে দিয়েছে একজন তিনি কে আমরা কখনো নিরাশ হয়ে চলতে পারি যাদের হৃদয়ে তাকুয়া থাকবে তারা কখনো দুঃখে কষ্ট নিরাশ হতে পারবে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না পড়েন আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না ভয় আছে কার তাহলে তুমি আমাদের সবাইকে তোমার ভয় নিয়ে চলার তৌফিক দিও জোরে সোরে না আমের এবার আসেন দুইটা ইনস্ট্রাকশন এক নম্বর ফাইদা ফরক ফ্যাংসব ও ইলা রব্বিকা ফরগব হে অবসর হলে ফ্রি টাইম পেলে নষ্ট করবেন না সময়টা আবাদত করবেন একজনের তিনি কে এনে অনেক মুরব্বী আছেন মাসা আল্লাহ আজকালকার বেশিরভাগ মুরব্বীরা চায়ের দোকানে বসে গিবতার আড্ডা দিয়ে সময় নষ্ট করে ফেলে সারাটা দিন চায়ের দোকানে টিভি সিরিয়াল চলতেই আছে মুরব্বী আপনার হায়াত কিন্তু শেষ আপনার অলরেডি আপনি কবরের কাছে দাঁড়ায় আছেন এই সময়টাকে নষ্ট করে দিয়েন না নষ্ট করে আমি আপনাদের কাছে মাফ চাই দোয়া চাই মুরব্বীর হায়াতের মূল্য হাজার গুণ বেশি কথা বলেন ঠিকই না চায়ের দোকানে বসে অমকের ছেলে ভালো না অমকের মেয়ে ভালো না অমকের বউ ভালো না আপনার কে ভালো আপনার কে ভালো নিজে ভালো হন গোটা সমাজটা ভালো হয়ে যাবে নিজের চরিত্রে খবর নাই হাতে মানুষের চরিত্র নিয়ে খবর নিয়ে বেড়ায় ছি ছি ছি ছি আল্লাহ হৃদায়ত দান করুক প্রণামেন আর মা বন্ধুদেরকে বলতেছি বোনেরা আমার সাউন্ড মনে হয় যাচ্ছে ওই দিকে তাই না যাচ্ছে আমি বন্ধুকে বলি বোন সবচেয়ে বেশি গিবোধ যারা করে তারা হচ্ছে মেয়েরা তারা হচ্ছে মায়েরা খুব বাজে অভ্যাস কয়েকজন ভাবি একসঙ্গে হইলে স্বামীর সব গোমর এক মিনিটে ফাঁস করে দেয় এলাকায় নাই অন্য এলাকায় আছে এলাকায় আছে এক রাজা তার প্রজাদের সবাইকে ঢাক দোল পিটায় ডাকছে বলতেছে যে তোরা যদি আমাকে সবচাইতে হাস্যকর মিথ্যা বলতে পারিস তাহলে আমি সবাইকে পুরস্কার দিয়ে দেবো কি দিব সবাই আসছে মিথ্যা বলছে কারো মিথ্যা পছন্দ হয় নাই কারো মিথ্যাই পছন্দ হয় না ডাক মানে রাজা বলে কেউ পুরুষের পাবে যা সব বাদ লাস্টে একজন আসছে এসে বলতেছে মহারাজ আমার কাছে একটা মিথ্যা সুন্দর গল্প আছে মিথ্যা সুন্দর গল্প বলে কি গল্প বলে আমি এক এলাকায় গেলাম গিয়ে দেখলাম অনেকগুলো নারী চুপচাপ বসে আছে মহারাজ বলে সব পুরস্কার এড়ে দিয়ে দে সব পুরস্কার কি কর মহারাজ কয় সব মেয়ে একসঙ্গে বসে থাকবে আর গিবত হবে না বদনাম হবে না কশ্চিন কালেও সম্ভব হতে পারে না আর পুরস্কার দিয়ে দেবো ওকে তো পৃথিবীর সবচেয়ে বড় জঘন্যতম অপরাধ হচ্ছে গিবত আল গিবাচু আসাদু মিনা জেনা জেনা করলে যে পাপ হয় তার চাইতে বড় মারাত্মক পাপের নাম হচ্ছে গিবত এখন ঠিক না এই জন্য গিবতের আশেপাশে যাওয়া আজ থেকে ফ্রি হলে আমরা সকলেই পড়বো সকলেই পড়েন সুভায়ান আল্লাহ সকলে পড়েন আলহামদুলিল্লাহ সকলে পড়েন সকলেই পড়েন আল্লাহ আকবর এই চারটা জিকির ফ্রি হলে বেশি বেশি করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আর তোমরা যারা যুবকরা এসেছো সব যুবক আজকে এখান থেকে যাওয়ার সময় গার্লফ্রেন্ডের নাম্বার ডিল করে বাসায় যাবা আছে খেলা শেষ হবে হয় বিয়ে না হয় ব্রেকআপ আমি বলছি না যে গার্লফ্রেন্ড কল দিবা যে আমার ফিরু দেখো না তোমরা কি বলবা কল দিয়ে হয় বিয়ে করো নয় ফুটো যদি ভালোবেসে থাকো বিয়ে করবা আর যদি ফেক ভালোবাসা হয় আগেই ক্লোজ আর যদি এখন ক্লোজ না করো আগামীতে পাবনা যাওয়ার জন্য খুব কাছে পাবনা যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো পাবনার ডাক্তাররা বলবে সম্ভব না এ এমনি পাগল হয়ে গিয়েছে সময় থাকতে ফিরে আসবা রাজি আছে তো ইনশাআল্লাহ আল্লাহ যুবকদেরকে ইসলামের জন্য কবুল করুন প্রণামে লাস্ট ইনস্ট্রাকশন ওয়াইলা রব্বিকা ফরগব কষ্ট পেলে দুঃখ পেলে মানুষকে না বলে বলবেন একজনকে তিনি কে মানুষ বড় বেইমান মানুষকে কষ্টের কথা বলবেন কাটা ঘায়ে লবণের ছিটা মারবে আর আল্লাহরে বলবেন আল্লাহ কলিজে ঠান্ডা করে দিবে সোয়ান আল্লাহ এজন্য দুঃখে পড়লে মানুষকে নয় বউকে নয় বন্ধুকে নয় ফেসবুকে তো একদমই নয় এই যুবকরা ছ্যাঁকা খাইলেই ফেসবুক গরম করে ফেলে আস না নাই আমারে কেউ ভালোবাসে না গো আর কি দুঃখ রে রে আবুলের বেটা আবুল তুই বোস তোরে কেউ না ভালোবাসলে ভালোবাসে কে আল্লাহ ভালোবাসে এই যে দুঃখ কষ্ট বলবেন একজনকে তিনি কে ফেসবুকে পোস্ট করবো না আগেই বলার দায়িত্ব নিবা যে আল্লাহ তোমাকে বললাম তুমি যদি আমার সোসটা তুমি দূর করবা আল্লাহ বলছে তুই দোয়া করলে আমি দোয়া কবুলও করে নিব সুমান আল্লাহ পড়ে এবার আসেন রিপিট করি যে বলতে পারবে আচ্ছা মানে ব্যাগটা ভাই আগে বের করে রাখে না বলবে না হল চিপটা মানুষ দিবে না মনে হয় আর টাকা আছে প্যারা নাই চিল মানি ব্যাগ রাখলাম এখানে শুনবেন রিপিট করছি সুরাটার নাম হচ্ছে সুরতুসার সুরাটার নাম কি আওয়াজ নাই গো পীরগঞ্জের মানুষ আয়াত সংখ্যা আটটা আয়াত সংখ্যা কয়টা মার্শাল কয় ভাগে এই তো এই তো পীরগঞ্জ মানুষ কয় ভাগে প্রথম এক ভাগে নিয়ামতের বর্ণনা কিসের বর্ণনা পাঁচ এবং ছয় নম্বর আয়াতে সান্ত্বনা কি ভাই কি ভাই সর্বশেষ দুই আয়াতের দিক দিক নেয়ামত কি কি আল্লাহ নবীর হৃদয়কে খুলে দিয়েছেন সুবান আল্লাহ পড়ে দুই নাম্বার নেয়ামত নবীর পিঠের বোঝাকে হালকা করে দিয়েছে কে তিন নাম্বার খুবই সহজ নবীর সম্মানকে আকাশ বাতাস ছাপিয়ে সাত আকাশ কাঁপিয়ে নবীর মর্যাদা আরস পর্যন্ত পৌঁছে দিয়েছে কে নিয়ামত ক্লোজ নিয়ামত পাইছি কয়টা চার আয়াতে নিয়ামত কয়টা এবার আসো সান্ত্বনা খুবই সহজ কষ্টের সাথেই আছে যুবকরা খাও নাই কষ্টের সাথেই আছে নিরাশ হওয়া হতাশ হওয়া মাসাল সর্বশেষ দুইটা ইনস্ট্রাকশন সেটি হচ্ছে ফ্রি হলে চ্যাটিং না করে এবাদত করতে হবে কা সর্বশেষ দুঃখ কষ্ট পেলে মানুষকে না বলে বলবেন একজনকে তিনি কে যে কোনো একজন যুবক দাঁড়াও আর এই দাঁড়িয়েওয়ালা ভাই সামনে আসেন সামনে আসেন আপনি টাকা লস করাবেন আমার আজকে বুঝতে পারছেন এবার আসেন কেউ যাবেন না দোয়া করে যাবেন ঠিক আছে ইনশাআল্লাহ হাত তুলে তাকবির দেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর দেখি আপনি তাফসির কি মুখস্থ করছেন এই পাশে এই পাশে এই পাশে এই পাশে এই যে এই পাশে সেলিব্রিটি আসতে জায়গা করে দেন হ্যাঁ মার্শাল্লাহ সামনে এই পাশে আসেন আমি আপনাকে প্রশ্ন করে আপনি উত্তর দেবেন খুবই সহজ সুরাটার নাম কি ইংশরাহ মাশাআল্লাহ সুরাটা কি মাক্কি না মাদানি মাশাআল্লাহ সুরাতে আয়াত সংখ্যা কয়টা ভাই মাশাল্লাহ আয়াত সংখ্যাগুলোর মধ্যে ভাগ কয়টা হ্যাঁ কে করে টাকা আপনারা দেবেন আজিব তারা বলতে দেন আয়াত সংখ্যার মধ্যে ভাগ কয়টা ভাই প্রথম ভাগে কিসের বর্ণনা নেয়ামতগুলো কি কি মাশাল্লাহ দুই নাম্বার নিয়ামত কি ছিল হ্যাঁ কেউ বলবেন না হ্যাঁ বোঝাকে হালকা করে দিয়েছে মার্শাল তিন নাম্বার ছড়িয়ে দিয়েছে মার্শাল লহক দুই নাম্বার ভাগে কি ছিল ভাই সান্ত্বনাটা কি ছিল লহ আকবর টাকা লস তারপরে বলেন অর্থটা কি দাঁড়াবে হ্যাঁ লাস্ট হ্যাঁ কেউ বললেন না এবার না পারলে কিন্তু টাকা বেঁচে যাবে হ্যাঁ অর্থটা কি হ্যাঁ কেউ বললেন না হ্যাঁ, ভাই বলেন ওটা তো প্রথমটা সেকেন্ড মানে লাস্টটা কি লাস্ট ইনস্ট্রাকশন কষ্ট পেলে না না না না জিকির না মানুষকে না বলে আল্লাহকে বলেন তাও মাসা আল্লাহ সব পারছে আলহামদুলিল্লাহ পড়েন আসেন উপরে আসেন একটা না পারলে কি হয়েছে কোনো ম্যাটার না কোনো সমস্যা নেই না না এটা পুরস্কার আপনার নাকবেটা মানে এটা আমার পুরস্কার দোয়া আল্লাহ যুবক ভাইকে কবুল করে পড়া আমেন এই যে সেলফি শুরু হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে জেসাক আল্লাহ ভাই দাড়ি ডাকছে আল্লাহ ভাইকে ইসলামের জন্য কবুল করে পড়া আমে না সে কিন্তু আসলে শুনছে ভাই না শুনলে কখনো বলা সম্ভব আর এই টাকা বড় ড্যাঞ্জারাস টাকা বড় কি ভাই টাকা পাইলে হুজুররাও ফতুয়া চেঞ্জ করে ফেলে এটা আসতে বললেন যে ছোট্ট একটা ঘটনা বলে আজকে শেষ করি শুনবেন তো ইনশাআল্লাহ এক হুজুরের কাছে এক মুফতি সাহেব এই থামেন মুফতি সাহেবের কাছে পাকিস্তানে একজন ছেলে আসছে যুবক ছেলে বলছে হুজুর मैंने अपनी बीवी को तीन तलाक दे दिया कितनी तलाक दे दिया হুজুর কোনো কি সমাধান আছে বউটা লাগবে আমার বউকে হারাম করা যাবে না হুজুর কয় পুরো দুনিয়ার মুফতি এক হইলেও হালাল হবে অনেক কথার পরে যুবক বলতেছে হুজুর হবে না তাই না মানি ব্যাগ বের করে টাকাটা বের করে বলে হুজুর क्या ফতুয়া চেঞ্জ হো सकता है ফতুয়া কি চেঞ্জ হবে হুজুর টাকা দেখে বলে আয় হায় হায় এখন তুমি চিন্তা করে দেখতেই হবে কি করতে হবে চিন্তা করে দেখতে হবে তুই কি বলছিস তোর বউরে বলে বলছি তিন তালাক কয় তালাক হুজুর কয় তো তালাক হয় নাই তালাক বলে কেন বলে হুজুর বলে আরবিতে তালাকের সর্বশেষ শব্দ হচ্ছে তালাক সর্বশেষ শব্দ কি তালাক কল কল হরফের প্রথম হরফের নাম কে কফ তুই যে বলছিস তালাক তো তালাক হয়নি তুই আরামে সংসার কর টাকাটা আমার দিয়ে যা তো টাকা হলে ফতুয়া চেঞ্জ হয়ে যায় ঠিক কিনা প্রিয় ভাইরা তাহলে আমাদের কি ইমান আমল বাচ্চাদের তৌফি দান করো প্রণামিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার سبحان الله الحمد لله لا إله إلا الله والله أكبر